সহজ পাখি নয় মানুষের মাঝেই আছেন ধরতে জানতে হবে বিশেষ অতিথিবৃন্দ প্রধান আলোচক আলোচক সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন বছরের দেশপ্রেমের মাঝে আমাদের যত অতিথি লালনের মধ্যে লালনের মাঝে হারিয়ে যেতে চাই সকলকে ধন্যবাদ আসসালাম উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া করা হয় আমাদের মাননীয় অতিথিবৃন্দ এই লাল ভাবদর্শন ব্যবহার করতে হয়েছে মহাত্মা লালনের ভাবদর্শন লালন মাজার লালন একাডেমি কুষ্টিয়া এবং আমি কথা বাড়াবো না আমরা সকলে সেই অসীম হারিয়ে দিতে চাই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অনুষ্ঠানে কিছু কথা বলবার সুযোগ দিয়ে জাতিসহ গোটা পৃথিবীকে শ্রেষ্ঠ দিন স্বাধীনতা দিবস আমরা আমাদের মহিমার মাস ফকির লালন আমরা তাকে নানাভাবে চিনি ফকির কেউ বলছেন মহাত্মা লালন যে সাধকের অন্যতম সাধক ছিলেন লালন শাহ লালনের মধ্যে মানুষ বুঝলে সোনার মানুষ হবেন